a goal without a plan is just a dream আর সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইন করেছি আমাদের এই exclusive visa interview course visa interview course খানিকটা আইএলস ইন্টারভিউর মতোই এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট এখানে আপনাকে অনেক অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সির সাথে কথা বলতে হবে বিকজ ভিসা অফিসার্সরা কিন্তু বেশ স্মার্ট আপনি কোনোভাবেই তাদেরকে ট্রিক করতে পারবেন না অ্যান্ড সেই কথাগুলো মাথায় রেখে আমরা ডিজাইন করেছি ওয়ান টু ওয়ান সেশনস যেখানে আমরা মাল্টিপল মক সেশনস নিয়ে আপনাদেরকে গাইড করব we will shape you shape you and not only that, we are also going to focus on different sample answers and কিভাবে আপনি অনেস্টির সাথে উইদাউট এনি নার্ভাসনেস অ্যান্সার করতে পারবেন কারণ দেখা যায় কি আপনার একাডেমিক এক্সেলেন্স আছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও আছে অফার লেটারও পেয়ে গিয়েছেন কিন্তু ভিসা ইন্টারভিউ বোর্ডে যেই কিন্তু সেই রিজেকশনের স্পট থেকে যান সো আমরা চাই না আপনাদের এই স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করতে এবং সেজন্যই আমরা মাথায় রেখে এই এক্সক্লুসিভ কোর্সটা ডিজাইন করেছি যেখানে আপনারা একদম ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের ফিডব্যাকস এবং ইভ্যালুয়েশন পেয়ে যাবেন সো আর দেরি কেন থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে so without further ado Stay tuned and register now in the link and we believe that it will be an amazing course for you. So nurture your uniqueness and pursue your passion. Till then, bye-bye and take care.